ধর্ম পালন করাতে পারি নাই তাদেরকে ধর্ম মতো আমি চালাতে পারি নাই অনেক কষ্ট করেছি অনেক চেষ্টা করেছি নিজের জীবন ফানা করেছি উন্মতের পিছনে আমি পারি নাই আপনি তো পারবেন না আপনার উন্মত দুর্বল আপনি আপনার রবের কাছে ফিরে যান ফাসালহু তাহফিফা আল্লাহকে একটু অনুরোধ করে বলেন পঞ্চাশ বক্ত থেকে আরো কিছু বক্ত কমিয়ে দিতে আল্লাহর কাছে দিয়ে দরখাস্ত করুন ফরিয়াদ করুন লিউম্মাতিকা আপনার উম্মতের জন্য বড় দয়া হবে উম্মতের জন্য বড় সহজ হবে নবীজি বললেন ফারাজাতু আল্লাহর কাছে ফিরে গেলাম আল্লাহকে বললাম বাবু আমার উন্মতের জন্য কষ্ট হয়ে যাবে পঞ্চাশ ভক্ত নমস্কার আদায় করতে পারবে না আমার উন্মত দুর্বল তারা শারীরিক ভাবে দুর্বল তারা শারীরিক শক্তি অবয়ব গঠন সব দিক দিয়ে তারা দুর্বল জন্য নামাজ কমায়া দেন আমার রাসুল বললেন পাওয়া আল্লাহ রব্বুল আলমিন আমি এবং আমার উন্মতের উপর দয়া করে দশ ওক্ত নামাজ কমাইয়া দিয়া চল্লিশ ওক্ত করে দিলেন কয়ক্ত করে দিলেন চল্লিশ ওক্ত করে দিলেন আমার নবী খুশি হলেন এখন চল্লিশ ওক্ত হয়ে গেল দশ ওক্ত কমে গেল এবার সুসংবাদটি শোনাতে গেল মশার কাছে আমার নবী মৌসাকে সুসংবাদ শোনালেন মৌসারে তোমার পরামর্শ আমার খুবই কাজে লেগেছে আল্লাহ রব্বুল আলমিন দশ ভক্ত নামাজ কমায় দিয়েছে হজরত মৌসা আলহ ইসলাম এই সুসংবাদ শুনে আবার বললেন আমার উম্মত পারবে না চল্লিশ পারবে না আমার উম্মত অল্প কয় ভক্ত নামাজ পারে নাই কিতাবের ভিতরে লেগেছে তাদের জন্য নামাজ ছিল দুই ভক্ত অথবা তিন ভক্ত তারা সেটাও ঠিক মতো আদায় করতে পারত না চল্লিশ ভক্ত নামাজ কিভাবে আদায় করবে মৌসা বললেন আপনি আপনার রবের কাছে আবার ফিরে যান প্রভুকে বলুন নামাজ আরো কমায় দিতে আমার নবী মুসার কথা শোনেন আবার আল্লাহর দরবার গিয়ে ফরিয়াদ করলেন মাবু আমার উম্মত দুর্বল আমার উম্মত পারবে না দৈনিক চল্লিশ ভক্ত নামাজ আদায় করতে পারবে না এবার আল্লাহ রাব্বুল আলামিন আবার দশ ভক্ত কমাই দিলেন এভাবে করতে করতে দশ বক্ত দশ বক্ত করে চল্লিশ বক্ত নামাজ কমায় দিলেন অন্য আর খাদিসের ভিতরে পাঁচ বক্ত পাঁচ বক্ত করে নামাজ কমায় দিলেন যদি পাঁচ বক্ত পাঁচ বক্ত করে হয় আমার নবী আল্লাহ দরবারে উন্মতের জন্য সুপারিশ করতে করতে পাঁচ নং পঁয়তাল্লিশ নয়বার গিয়েছেন নয়বারে যাওয়ার পরে প্রতিবারে পাঁচ ভক্ত করে করে উন্মতের জন্য পঞ্চাশ ভক্ত থেকে নমাজ কমাইয়া পাঁচ ভক্তের মধ্যে নিয়ে আসলেন আওয়াজ দিয়ে বলুন সুবাহ যে হাদিস অনুযায়ী দশ ভক্ত করে নামাজ কমিয়ে দিয়েছে ওই হাদিস মতে হলেও চারবারে চার দশে চল্লিশ ভক্ত আর পাঁচ নম্বরে গিয়ে আর পাঁচ ভক্ত পঁয়তাল্লিশ রক্ত নামাজ কমিয়ে দিয়েছেন আওয়াজ দিয়ে বলুন সুহান আমার নবীর হাতে এখন নামাজ আছে পাঁচ রাকাত এবার মূসার কাছে আসলো মূসা বড় সুসংবাদ তোমার পরামর্শ আমার খুবই কাজে লেগেছে তোমার পরামর্শ অনুযায়ী আল্লাহ রব্বুল আলামিন আমার উন্মতের জন্য পাঁচ বক্ত নামাজ ফরজ করেছেন আমার উন্মতের জন্য বড়ই বড় হাদিয়া তারা দৈনিক পাঁচ ভক্ত নামাজ আদায় করবেন দৈনিক পাঁচবার মেম্বরের মধ্যে আজানের ধ্বনি হবে পাঁচবার একামত হবে আমার উন্মত পাঁচবার উজু করবে আমার উন্মত দৈনিক পাঁচবার নামাজ আদায় করবে পাঁচ পাঁচবার যদি নামাজ আদায় করে তাদের কোনো গুণা থাকবে না নফস শৈতান তাদের দুর্বল হয়ে যাবে শৈতান তাদেরকে গুমরা আর পরপ্রষ্ট করতে পারবে না হজরত মোসা আলাইসালাম বললেন যা রসুল্লাহ আপনি পাঁচবক্ত নামাজ নিয়ে যায়েন না আপনার উম্মত পাঁচবক্ত নামাজ আদায় করতে পারবে না আপনার কবর কাছে আবার ফিরে যান সেখান থেকে আরো কিছু নামাজ কমায় নেন আমার উম্মত আপনার উম্মতের চেয়ে অনেক শক্তিশালী তারা তিন বক্ত নামাজ আদায় করতে পারত না তারা পাঁচ বক্ত নামাজ কিভাবে আদায় করবে আমার নবী বলেন মুসারে শুনে রেখো আল্লাহ দরবারে এক রেওয়ায়ত মতে নয়বার গেলাম আরেক রেওয়ায়তের বর্ণনা অনুযায়ী পাঁচবার গেলাম প্রতিবারে আল্লাহ রব্বুল আলামিন আমার কথা অনুযায়ী নামাজ কমায় দিলেন এবার আমার কাছে লজ্জা হচ্ছে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পেয়ে আবার কিভাবে বহুত দরবারে নামাজ কমাতে যাব আমার লজ্জাবোধ হচ্ছে আর কয়বার যাব আল্লাহর কাছে আর কয়বার ফরিয়াদ করব আল্লাহকে আর কত বিরক্ত করব আমার ভয় হচ্ছে প্রতিবারে পাঁচ ভক্ত অথবা দশ ভক্ত করে আল্লাহ রব্বুল আলমিন নামাজ মাফ করে দিয়েছেন এবার যদি যাই একসাথে যদি পাঁচ ভক্ত নামাজ যদি মাফ করে দেয় উম্মতের কাছে কালি হাতে ফিরিত হবে উম্মতের কাছে খালি হাতে ফিরতে হবে সুতরাং এ পাঁচ বন্ধ নামাজ পেয়েছি আমি আর প্রভুর কাছে আর নামাজ খোমানোর জন্য আমি যেতে পারবো না আমার বিশ্বাস আমার উম্মত দৈনিক পাঁচ ভক্ত নামাজ আদায় করতে পারবে আওয়াজ দিয়ে বলুন পাঁচ ভক্ত নামাজ আদায় করা আমার নবী দৃঢ় বিশ্বাস আমার উম্মত পারবে ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন যাদেরকে তৌফিক দান করবেন যাদের উপর দয়া করবেন তারা দৈনিক পাঁচ বক্ত নামাজ আদায় করতে পারবে আমার নবী বলেন আল্লাহর কাছে আবার কি আমি নামাজ কমাইতে পারবো না আওয়াজ দিয়ে বলুন সোহান আমার নবী মৌসাকে বললেন ওয়ালাকিন্নি আরদা পাঁচ বক্ত নামাজ আমি সন্তুষ্ট হয়ে গেছি আমি কবে বড় সন্তুষ্ট হয়ে গেছি আমি আমার উম্মতকে আল্লাহর রহমতের উপরে সুবর্ধ করে দিলাম আল্লাহ তুমি আমার উন্মতের উপরে দয়া করিও আমার উন্মত যেন দৈনিক পাঁচ ভক্ত নামাজ আদায় করতে পারে আমি আমার উম্মতকে আল্লাহর হাওলা করে দিলাম আল্লাহর কাছে সুবর্ধ করে দিলাম ভাইরা আমার বন্ধুরা আমার আমার নবীজি বললেন মৌসার কাছ থেকে যখন আমি একটু জায়গা অতিক্রম করে আসলাম সাথে সাথে আমার কানে আওয়াজ আসলো গায়েবি আওয়াজ কি আওয়াজ গায়েবি আওয়াজ আসলো কে একজন আওয়াজ দিয়ে বলতেছে নৌরের সুলালিত কণ্ঠে মধুর সুরে আওয়াজ করে বলতেছে أمضيت فريضتي وخففت عن عبادي আমার রহমতের নবী আমার মাহবুব আমার বন্ধু পাঁচ ওয়াক্ত নামাজের উপরে সন্তুষ্ট হয়ে গেছেন সুতরাং আল্লাহ রব্বুল আলামিন আওয়াজ দিয়ে বলতেছে এটা ছিল আল্লাহর আওয়াজ আল্লাহ রব্বুল আলামিন গায়েবে আওয়াজ দিয়ে আমার নবীকে সান্ত্বনা দিয়ে বলতেছে আমজাইতু ফরিদাতি পাঁচ ওয়াক্ত নামাজ যেহেতু আমার হাবিব আমার বন্ধু রাজি হয়ে গেছে আমি উম্মতের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ আমি চূড়ান্ত করে দিলাম চূড়ান্ত ভাবে ফরজ করে দিলাম ওয়াকাফাফতু আন ইবাদি আমার বান্দার কাছ থেকে আমি কষ্টকে লাঘব করে দিয়েছি কষ্টের বোঝাকে আমি হালকা করে দিয়েছি পঁয়তাল্লিশ অক্ত আমি মাফ করে দিয়েছি আমার নবীর সন্তুষ্ট অনুযায়ী উম্মতের জন্য পাঁচ অক্ত নামাজ আমি কলম মেরে দিয়েছি কলম মেরে দিয়েছি আমি ফরজ করে দিয়েছি অন্য হাদিসের ভিতরে অন্য হাদিসের ভিতরে আমার নবীন আল্লাহর আরশে আজিম থেকে আল্লাহর সরাসরি কথা শুনতে পেয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে গায়েবি আওয়াজ দিয়ে শুনিয়েছেন লিকুল্লি সলাতিন আশরুন লিকুল্লি সলাতিন আসরুন ফাযালিকা উম্মত এক ওয়াক্ত নামাজ আদায় করবে এক ওয়াক্তে নামাজের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন 10 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবে এবার দ্বিতীয় ওয়াক্ত নামাজ আদায় করবেন আবার বিশ ওয়াক্তের সওয়াব হয়ে যাবেন উম্মত দৈনিক পাঁচ ভক্ত নমাজ আদায় করবে আল্লাহ রব্বুল আলমিন পঞ্চাশ ভক্ত নামাজের সব দান করবে পড়বে আওয়াজ দিয়ে বলুন আল্লাহ